আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের খুব প্রিয় একটি ঋতু শীতকাল বর্তমানে বাংলাদেশে চলছে এবং এই উইন্টারে আমাদের সবচেয়ে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে অনেক ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায় এবং খুব সুন্দর শীতের সকালটা অনেক সুন্দর এবং এই সময়টায় যারা দেখা যাচ্ছে যে হাঁটতে চান না তারাও অনেকেই সকালবেলা একটু মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক একটু করেন যেটা আমাদের জন্য অনেক বেশি জরুরি দর্শক আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন যারা দীর্ঘদিন যাবৎ স্যারকে ফলো করে আসছেন তাদের কাছে ওনাই একটু পরিচিতই হবেন কারণ দুই সালে উনি একবার এসেছিলেন আমাদের কাছে চিকিৎসার জন্য তখন উনি এসেছিলেন যে সমস্যাটি নিয়ে সেটা হচ্ছে উনি একটা বাইক অ্যাক্সিডেন্ট করেন দুর্ঘটনা একটা ঘটেছিল ওনার জীবনে সে বাইক অ্যাক্সিডেন্টের পরবর্তীতে যেটা হয়েছে যে একদম প্রায় ডিজাবেল হয়ে গিয়েছিলেন একদম প্যারালাইজড রোগীর মতো কারো সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারতেন না কোনো কাজ করতে পারতেন না যে মানুষটা সব কাজকর্মই করতেন কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরে একদম পুরো ডিসেবল হয়ে গিয়েছিলেন চারিদিকে প্রায় অন্ধকার দেখা শুরু করেছিলেন কি হবে আদৌকে সুস্থ হবেন কি হবেন না ঠিক সেরকম একটা দোদুল্যমান অবস্থায় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য আসেন এবং চিকিৎসা উনি নেন এবং খুবই অল্প দিনের ভিতরে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে উনি ওনার নিজ কাজে উনি ফিরে গিয়েছিলেন যদি উনি একজন প্রবাসী প্রবাসে থাকেন উনি সো সেখানে উনি ওনার কর্মক্ষেত্রে আবার উনি ফিরে গিয়েছিলেন এবং এতদিন পর্যন্ত মোটামুটি ভালোই ছিলেন এবং পরবর্তীতে আবার এই দুই সালে উনি একটু স্যারের কাছে এসেছেন ছোট কিছু কমপ্লিকেশন নিয়ে সেগুলো ট্রিটমেন্ট করানোর জন্য এবং সেগুলোরও উনি ট্রিটমেন্ট করেছেন এবং যে মানুষটা ওনার হাত নাড়তে পারতেন না কোনো শরীর নাড়তে পারতেন না সেই মানুষটা কেমন আছে আজকে সেটাই আপনাদেরকে একটু আমরা দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আতর রহমান আতর রহমান স্যার বাসা কোথায় আপনার ঢাকা দোহার ঢাকা দোহারে আমরা জানি আপনি প্রবাসে আছেন প্রায় গত এগারো বছর যাবৎ কোথায় আছেন আমি আছি হচ্ছে আপনার কাতার কাতারে আচ্ছা আমরা জানি আপনি দুই সালে একটা ছোট্ট দুর্ঘটনা ছিল আপনার জীবনে আমাদের নতুন দর্শকদের জন্য যদি সেই দুর্ঘটনাটা আরেকবার একটু বলেন আমি দুই সালে আপনার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি তো অ্যাক্সিডেন্টের পরে মেডিসিন আর কি খাই বাই করি তো কিছুদিন পরে আমার আর কি কাজ হচ্ছে না ওই মেডিসিন আচ্ছা। কাজ হচ্ছে না হাতটা আপনার মোটামুটি বেঁকাই গেছিল আচ্ছা এবং পাও দিয়ে হাঁটাহাঁটি করতে পারতাম না মানে অ্যাক্সিডেন্টের পরে আপনার এই কমপ্লিকেশনগুলো দেখা দেয় টোটালি হ্যাঁ, আপনি হাঁটা চলা করতে পারছেন না কারো সাহায্য ছাড়া মুভ করবেন কোথাও সেটাও করতে পারছিলেন হ্যাঁ। না এবং সদ্য বিবাহ করেছিলেন মাত্র হ্যাঁ, হ্যাঁ। তারপরে স্যারের কাছে আসি ডক্টর প্রধান তো এখানে আসার পরে তার কাছ থেকে ট্রিটমেন্ট নেই এবং ট্রিটমেন্টে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এবং কোনো অপারেশন বিহীনভাবে হ্যাঁ অপারেশন বিহীনভাবে এমন অবস্থা হয়েছিল আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলেন অনেক ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়েছে কিন্তু কাজ হইতেছিল না আচ্ছা মানে যেসব ডক্টরের কাছে গিয়েছিলেন তারা কি আপনাকে সার্জারির পরামর্শ দিয়েছিলেন কেউ না ওরকম না সবাই মেডিসিনের উপরে আর কি এটা হলে ভালো হয়ে যাবে ওটা ইয়ে হয়ে যাবে কিন্তু হচ্ছে আমরা হচ্ছিলেন না কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পরে এক দুদিন পরেই আমার অবস্থা ভালো ছিল আচ্ছা অনেকটুকু আপনি ভালো হ্যাঁ, হয়ে গেছিলেন এখান থেকে মোটামুটি সুস্থ অবস্থায় আপনি আবার বাসায় হ্যাঁ, চলে যান ওর আমি আবার বাইরে চলে যাই কিছুদিন আচ্ছা। পরে তো দুই থেকে দুই হাজার মাঝখানের এই কিছু বছর কেমন ছিলেন আপনার মানে হ্যাঁ, কাজকর্মে কি আপনার কোনো ধরনের সমস্যা হয়েছিল মেডিসিন ছিল এবং ভালো ছিলাম ইদানিং তো কাতারে খেলা এজন্য মেডিসিন আর নেওয়া সম্ভব ছিল না আচ্ছা এজন্য একটু বেশি সমস্যা হয়ে গেছিল আচ্ছা বিশেষ করে ওই পেন কিলার ওই দেশে যে পেন কিলার খাইতাম ওগুলিতে আরো বেশি সমস্যা আচ্ছা। ভালো থাকতাম কিন্তু আবার মেডিসিনের কি যে ওর যে একটা অ্যাকশন আছে সেটা হ্যাঁ। শেষ হয়ে গেলে আবার রিটার্ন আবার একটু খারাপ হয়ে যেত সো তখন আপনি চিন্তা করেছেন যে না একবার একটু দেশে আসি স্যারকে একবার আরেকবার হ্যাঁ, একটু সরাসরি স্যারের কাছে চলে আসেন আমি যে এক সপ্তাহ দিন আগে তারপরে যে এখনই আবার স্যারের কাছে যে আবার একটু ট্রিটমেন্ট নিয়ে যাই থাকতে হবে আবার ওখানে তো এই যে আপনার যখন আপনার অ্যাক্সিডেন্টটা হলো বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলেন কিন্তু চিকিৎসার পর চিকিৎসা নিচ্ছেন ভালো হচ্ছেন না মানসিকভাবে কিছুটা আপনি ভেঙে পড়েছিলেন তারা তো অনেক রকম যে আপনার আর কি অন্য কিছু হয়ে গেছে মানে এমন একটা মানে আপনি যে আর স্বাভাবিক অবস্থা আসবেন সেটা নিয়েও তারা কিছুটা ডাউটফুল ছিল হ্যাঁ তারা তো আর কি যে আমার জিনিসটা যে বা বাত সমস্যা এটা তারা মানে এটা তারা আর আপনাকে হাইলাইট করছিল না তারা এটা বলে আচ্ছা, আচ্ছা। যে এরকম আমার অন্য কিছু দিন হয়ে যে একটা মেডিসিন এইভাবে খাইতে হইব আর আচ্ছা আলহামদুলিল্লাহ সারে কাছে আসার পরে ভালো এই জন্যই আসা মানে যেহেতু আপনি আপনার কাজকর্ম যা কিছু আছে এই কয়েক বছর আপনি খুব ভালোভাবে এবং সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পেরেছেন সেটার জন্য আপনি আরেকবার স্যারের কাছে এসেছেন রিভিউর জন্য হ্যাঁ, সো কেমন আছেন এখন এখন তো এই যে আসছি কিছুদিন হলো এখন আলহামদুলিল্লাহ ভালো ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ স্যার আমাদের দর্শকরা অনেকেই আছেন এই মুহূর্তে হয়তো ক্যামেরার উপাশে কোথায় গেলে ভালো চিকিৎসা পাবেন অনেকে বিভিন্ন জায়গায় ঘুরছেন বছরের পর বছর কিন্তু ভালো হচ্ছেন না তাদের জন্য আপনি যদি কিছু বলেন তাদেরকে এটাই বলবো যে যদি তাদের আর্থিক বা বাতের সমস্যা থাকে বা ব্যথাজনিত কোনো সমস্যা থাকে অবশ্যই স্যারের কাছে আসলে ভালো একটা ট্রিটমেন্ট পাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে স্যার দর্শক বরাবর যেটা বলি যে যখনই মানুষ অসুস্থ হন তখনই তার কাছের মানুষগুলোর ভূমিকা কিন্তু অনেক বেশি আমরা সবসময় ওনার ভাইকে কাছে পেয়েছিলাম আমরা দেখেছি উনি কতটা পরিশ্রম করেছেন কতটা আন্তরিকতার সাথে ওনার চিকিৎসার জন্য উনি কষ্ট করেছেন আমরা সেটা কষ্টই বলবো একটু আমরা ওনার সাথেও কথা বলবো সেই সময়কালগুলো কথা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ স্যার কেমন আছেন আজকে আপনার ভাই দুই সালে একটা ছোট্ট দুর্ঘটনা ছিল পাশাপাশি ওনার আর্থ্রাইটিসও ছিল আমরা জানি সো একরকম প্রায় ডিজাবেল হয়ে গিয়েছিলেন কেমন দেখতেন ওই সময়টাতে ওনাকে ওই সময় অ্যাকচুয়ালি আমরা একটা টেনশনে পড়ে গেছিলাম কারণ একটা টেনশনের ব্যাপার কারণ তখন নতুন বিয়ে করছে বিদেশ থেকে আসছে অ্যাক্সিডেন্ট করছে সো আমরা এটা নিয়ে একটা কথা শিখছিলাম আর তখন অনেক ডাক্তারই আমরা তখন তো অ্যাকচুয়ালি একটা জিনিস কী হলে অসুস্থ হলে মানুষ তার কোন কিন্তু তখন ই থাকে না কতক্ষণে সে সুস্থ সুস্থ হবে সেই চিন্তা তো আমরা তখন যে কোনো কিছুর যে কোনো যে বলছে যে এই ডাক্তার ভালো বা ওই বলছে ওই ডাক্তার ভালো এইভাবে কিন্তু আমরা চলে গেছি দেখাইছি ডাক্তার এই ডাক্তার এই পরামর্শ দেয় এই ওষুধ দিছে ওষুধ দিছে সে পঙ্গু হয়ে গেছে হয়ে গেছে মানে এরকম একটা অনেক ডাক্তারই এরকম একটা মুভমেন্ট করছে যে সে আর কখনো ভালো হবে না আচ্ছা এরকম একটা ই করছে আমরা আরো ভেঙে পড়ছি মেডিসিন দিচ্ছি করতেছি কোনো কিছু হচ্ছে না সো পরে বাই দ্য ওয়ে আমরা এই শফিউল্লাহ প্রধানের একটা ই পেলাম প্রতিবেদন পেলাম ভিডিও পেলাম তা আমাদের একটা ই হলো হয়তো বা যেহেতু এখানে পঙ্গুত্ব লোকগুলি সুস্থ হচ্ছে এত লোক রিভিউ দিচ্ছে হ্যাঁ। একবার গিয়ে দেখি আই থিঙ্ক সো হয়তো এখানে ভালো হতে পারে ওই আশা নিয়ে কিন্তু আমরা এখানে প্রথমবার আসা সো বাইদে ওয়ে তার সাথে আসলাম দেখা করলাম তারপরে সে বলল যে এখানে থাকতে হবে তাতে ভাবলাম যে এখানে আপনার থেকেই তো আপনার ট্রিটমেন্টটা করাতে হবে যেহেতু সে প্যারালাইসিসের মতো হয়ে গেছে সে লড়তে পারছে না এই করতে পারছে তাকে তো আর বাসায় নিয়ে নিয়ে আর যাওয়া করে তো আর ট্রিটমেন্ট সম্ভব সম্ভব দূরত্ব অনেক কস্টিংও বেড়ে হ্যাঁ। যাবে সো বাই দ্য ওয়ে তখন আমরা কি করলাম স্যারে তখন বললো যে তাকে পনেরো দিনের মিনিমাম পনেরো দিন রাখতে হবে এক মাসের কথা বলছিল তো পনেরো দিন রাখতে হবে ওকে স্যার সো আমরা তাকে ভর্তি করলাম ভর্তি করার পর থেকেই তাকে থেরাপি দেওয়া ধরলো দেখলাম আপনার এই গিরা থেকে বা এই ইয়ে থেকে এই নখ থেকে নখটাতেই ব্যাকা হয়ে গেছে একদম পুরো বাঁকা হয়ে ছিল এমনি ছিল সে সোজা করতে পারে না বাই দ্য ওয়ে এটা নিয়ে আমাদের একটা বিরাট অ্যাটেনশন যে একটা হাত যদি হয়ে যাবে একটা পা যদি হয়ে যায় সে তো তার কোনো সো বাই দ্য ওয়ে পরে তাকে ই করার পরে ট্রিটমেন্ট করার পরে তারা ইঞ্জেকশন দিলে এখান থেকে ব্লাড বের করলো এর থেকে ই করলো অনেক জায়গায় ইয়ে ঠিক করার পরে দুই দিন পরে দেখি যে না সে একটু রিল্যাক্স হয়ে যাচ্ছে করতে পারতেছে তো আমাদের একটা এটার প্রতি একটা ইয়ে এসে পড়লো বিশ্বাসের ইয়েটা আরেকটু বেড়ে গেল হ্যাঁ না তাইলে তো আমরা ভালো জায়গায় আছি যেখানে আমাকে দরকার ট্রিটমেন্ট দরকার যে মানে অরিজিনাল ট্রিটমেন্ট আমরা পেয়েছি অবশ্যই সো বাই দ্য ওয়ে আমাদের এক সপ্তাহ যেতে যেতেই দেখলাম যে না ভালো আরো ইমপ্রুভ করছে আরো পুরো ইমপ্রুভ করার পরে আল্লাহ দিলে তখন একদম পুরোপুরি সুস্থ হয়ে গেল আলহামদুলিল্লাহ

একটু টাপলি হয়ে গেছে আপনার এয়ারপোর্টে ওষুধ নিতে দিচ্ছে না এর জন্য আর দিতে পারে তো আবার একটু এফেক্টেড হয়েছে মানে ওই বাম হাতের এখানে আর পায়ের মধ্যে একটু ব্যথা বা একটু ফুলে গেছিল না তো এর জন্য আবার আসছে যে তাহলে যাই আবার একটু ট্রিটমেন্টটা করে আসি তো ওই আজকে তো আপনার অনলি থ্রি ডেজ তিন দিন তিন দিন রাখা হয়েছে তিন দিন ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা দেখলাম যে আবার দশ তারিখে চলে যাবে সময়ও নেই এর জন্য তো দেখা গেছে আমার একটু একদিন আগে যেতে হয় বাসায় একদিনের সময় আছে এর জন্য আর কি আমরা এক মাসের ছুটিতে আসছিলাম আলহামদুলিল্লাহ এক মাসে তো আপনার সময় নেই দশ তারিখে চলে যাবে এর জন্য আমরা এই তিন চার দিন আর কি এখানে করে নিয়ে এখন স্যার আবার কিছু মেডিসিন দিয়ে দিছে যে ওখানে আপনি এটা কন্টিনিউ করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর কিছু এক্সারসাইজ টেক্সারসাইজ করলে এমনি সুস্থ থাকে এমনি সুস্থ লোকজন যখন আপনার কাজে থাকে কাজে থাকলে মানুষ এমনিও ভালো এমনি ভালো থাকে আপনি যখন আপনি ঘরে বসে থাকবেন ই থাকবে নিজেও বোরিং ফিল করবেন আর নিজে খুব ভালো লাগবে সেটাই হাত পা চলতে থাকবে না চলতে পারবে না এই করতে পারবে না মানে নিজেকে ওই রকম ই মনে হবে না কমফিটেবল মনে হবে যেমন আমিও কিন্তু কাজ করি আমি একজন শেখ অল টাইম আমার ওয়ার্কিং এর উপরে ওয়ার্কিং এর উপরে থাকতে হয় তো দেখা গেছে অনেক সময় দেখা গেছে একটু বিজি কম থাকলে তখন নিজের লাগে তো সময় <laughs> সময় পাস হয় না এই তো থ্যাংক ইউ দর্শক আমি মনে করি যে আমি যতটুকু ইমপ্রুভ হয়েছি যদি এখানে শুধু সেই যে অ্যাক্সিডেন্ট হয়ে আসে তা নয় অনেকেই দেখা গেছে মুরব্বী আছে ফ্রাইলাইসিসের মতো হয়ে যায় ই হয়ে যায় বাতের সমস্যা আছে তারাও আসলে আমার মনে হয় ভালো হয়ে যাবে এখানে একটু ট্রিটমেন্ট করে দেখাইতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে বাকিটা জীবন উনি এরকমটাই সুস্থ থাকতে পারেন দোয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য এবং দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের জন্য যাতে বাকিটা জীবন উনি এভাবেই রোগীদের সেবা করে যেতে পারেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম